আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমার কাছে একটি এলইডি টিভি আসছে এখন তো আমি এই এলইডি টিভিটি কাজ দেখাতে চাচ্ছি আপনাদেরকে তো এই এলইডি টিভিটি নাম পিছনে লেখা এলইডি এইচডি টিভি সামনে লেখা হলো সনি বত্রিশ ইঞ্চি তো বন্ধুরা পিছনে লেখা হলো হাইফাই ওই hifi LED hifi Sony LED problem হচ্ছে ব্লাইং স্কেল আমি সেটি অন করে নিতেছি এবং স্ট্যান্ড বাই রিলিজ করে নিলাম তো আপনাদেরকে আমি দেখাবো দেখতেই পারতেছেন এটার কী প্রবলেম অর্থাৎ এটার ডিসপ্লেরই প্রবলেম তো আমরা এখন এটাকে খুলে রিপেয়ারিং করে নেব ভিউয়ার্স আমার কাছে একটি এলজি টিভি এসেছে যদি পিছনে লেখা হচ্ছে এলইডি এলজি টিভি এবং মডেল হচ্ছে আচ্ছা মডেল লেখা নাই তো এসি লেখা আছে ওয়ান হান্ড্রেড বোল থেকে টু হান্ড্রেড ফর্টি বোল পর্যন্ত চলবে তো এটিভিটি প্রবলেম হচ্ছে মশলা দিয়ে সিজন করে নিই লাগিয়ে নিলাম এসিতে এবং ওপেন করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা প্রবলেম হচ্ছে এটার প্রবলেম অর্থাৎ ডিসপ্লে ব্লাক স্ক্যান হয়ে রয়েছে আমরা এখন এটাকে খুলবো তো আগে ব্যাপারটি খুলে নিই তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা তার আগেই আপনাদেরকে দেখাইনি যে এটি হচ্ছে একটি সনি বস্তির ইঞ্চি টিভি আমি দেখি বন্ধুরা আমি করে নিয়েছি টিটি বি ছাপ্পান্ন TT eighty two eight hundred twenty three দেখতে পাচ্ছেন একটি নিলাম এবং সেন্সার বসিয়েও কিনে নিলাম তো এখন সাইডে কিছু রেখে দিলাম বন্ধুরা এটি একটি সিঙ্গেল কপ চ্যানেল আমাদের ঠিক আছে তো প্রবলেম তো হচ্ছে ব্লাইং স্ক্যান আমি এখন আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব বিস্তারিত জন্মস্থল করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জোকে শুরু করেছে ব্যাকলাইটটি তো আমি এখন এটার ভোল্টেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ইনপুট যে বিসিসি টোয়েন্টি বুল থাকা দরকার সে বিসিসি টোয়েন্টি বুল ঠিক আছে আউটপুট টোয়েন্টি তো ঠিক আছে এখন বিজিএস বিজিএল যে ভোল্টেজগুলি সেগুলোও দেখাব তো বন্ধুরা আমি এবিডিডি ভোল্টেজটি মেখে নিতেছি আমাদের এবিডিডি ভোল্টেজ হয়েছে পাঁচ ভুল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বি ও এন এই টেস্টটি এখানে নেই তো ভিভি